আমার ভালোবাসো শুধু ভালোবাসো মোর আমার গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর বনের পাখি শুধু ভালোবাসো মরে বা চাঁদের গিয়ে চাই জোছনা যে কাটালো তার আখি যা